অপার সংসার নাহি পারা অপার সংসার নাহি পারা পার মা আ ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ বিপদে তারিণী কর গুণিস্তার গো অপার সংসার নাহি পারা রঙ্গ অগাধ বাড়ি ভয়ে কাপে অঙ্গ ডুবে মামুরি যেই দেখি তরঙ্গ অগাধ বাড়ি ভয়ে কাপে অঙ্গ ডুবে মামুরি দিয়ে চরুণ তরি তার কৃপা করি কৃপা তোমারি রাখো এইবার মাগো অপার সংসার নাহি পারা কবিরাম থর থর অঙ্গ কাঁপে অবিরাম বহিছে তুফান নাহি কবিরাম থর থর অঙ্গ কাঁপে অবিরাম পুরা মনস্কাম যৌ তারা তব নাম সংসারে কাল গেল কালি হল না সাধন প্রসাদ বলে গেল বিনে তারিণী কারে দিব ভার মাগো আমার অপার সংসার নাহি পার মাগো আমার ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ বিপদে তারিণী করো গনিস্তার মাগো আমার অপার সংসার নাহি পারা